Mm-hmm. পারিবারিক প্রস্তাব জনাব অ্যাডভোকেট ফজল হক সাবেক সাধারণ সম্পাদক কালাবাড়ি জেলা বাংলাদেশে আমি জীবনে কাঠারি অভিযোগ থাকা মনির এবং মাসুমের নেতৃত্বে বিশ্বরাজ মিছিল থেকে থেকে পাঠ করবেন গান্ধী হাওলাদার মঞ্চে আসার জন্য গান্ধী হাওলাদারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বাংলাদেশ উন্নয়নের সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা লাভ করেছে কি ছিল শেষ পর্যন্ত এই বাংলার বুকে এসে যুদ্ধ করে আমাদের সাথে আমাদের এই মাতৃভূমিকে বাংলাদেশে অনেক এমপি এই একটা ইউনিয়নের যুবলীগের সম্মানে খুব কমই থাকে আমরা ইনশাল্লাহ তার নিজের মুখ থেকে শুনেছি আমি ছাত্রলীগের সম্মেলনে থাকবো যুবলীগের সম্মেলন থাকবো তার নামে একটি সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্য দিয়ে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল হোক কি নাই হোক তারা যুবলীগের সংগঠক হিসেবে কাজ করবে এবং কর্মী হিসেবে কাজ করবে আমরা ভালো মানুষ দেখেছি রাজাপুর উন্নয়ন দেখেছি বিভিন্ন উন্নয়নের কারণে আজকে রাজাপুর ছাত্রীয় জনপদে প্রতিষ্ঠিত হয়েছে রাজাপুরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কি করছেন সেটি আপনারা অনেকেই জানেন না এবং আমরাও কাটারি উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনেরা কি করছেন আমরাও অনেকে অনেক কিছু জানি না